Beijo. দুই টুক ফাঁকা থাকবে মিলানো মিলিয়ে কি জবর সঠিক উচ্চারণ আমি তো পরে তারপর ইন্না মনে করে মনে করে মিলে মনে করে ইন্না নুনের উপরে জবর لك فتحا مبينا Thank you. মিলিত হওয়া কথা পেট উচ্চারণের সময় দুই ফুট অবস্থায় মিলাইয়া দুই ফুট গোলাকার করে দুই ফুটের থেকে দুই ফুটের ফাঁক থেকে পেট উচ্চারিত হয় যাকে বলা হয় ইনশাআল্লাহ দুই তিন কাসরা জের কাসরা মানে কি জের উচ্চারণ কেমন হবে জের উচ্চারণের সময় انخفاض فم بل انخفاض انخفاض فم অর্থ কি যে উচ্চারণের সময় নিম্নগামী হবে মুখের ঠোঁটের অবস্থা কি হবে? উচ্চারণ ভঙ্গি কেমন হবে নিম্নগামী হবে কি হবে নিম্নগামী নিচের দিকে ধাবিত হবে নিচের দিকে ধাবিত হবে নিচের দিকে চাপা থাকবে এটাকে বলা হয় ইনফিফাদ ইফান ইনফিফাদ انخفاضا انخفاضا অর্থ নিম্ন বলো নিম্নগামী বল অর্থ কি কি জ্ঞানের উচ্চারণ নিম্নগামী কি হবে এই তিনটা কাজ মনে থাকবে এবার বলো প্রত্যেকটি হরফ ছয় তারিখে মাস কয় তারিখে এক নম্বর হরফ আ আরিফ আরিফ মাখরাজের উচ্চারণ বিশেষ উচ্চারণ আ আ ই ই শূন্য মানে ই এরকম ঝাঁকি দেয় না ঝাঁকি দেয় মাথার ঝাঁকি দেয় শরীরে ঝাঁকি দেয় এখন ই লাভ দিয়ে love. I Hallelujah that's again. It, it, ah, it, ah, it, e, it, e, it, u, it, u. One back there. U, ah, u, ah, u, e, u, e, u, u, u, u. তিনভাবে হ্যাঁ এখন শব্দ বলা হবে এখন কি হবে আল্লাহ শব্দ আ ইরা মিন্না أإذا إذا